হ্যালো ভিউয়ার্স টিমপ্লেক্সের পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে আছি নিবির হোসেন আর আপনাদের দেখাবো কিভাবে একটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সুন্দর একটা রেস্টুরেন্ট বা অফিসের প্রোডাক্ট বা খাবারের মেনু তৈরি করবেন কোনো ধরনের গ্রাফিক্স বা ফটো ইলিস্ট্রেটর সফটওয়্যার ছাড়াই শুধুমাত্র মাইক্রোসফট অফিস প্রোগ্রাম দিয়ে চলুন শুরু করা যাক মাইক্রোসফট অফিস প্রোগ্রামের মধ্যে আমাদের সবারই জানা অনেকেরই জানা আছে মাইক্রোসফট অফিস পাবলিশার একটি অপশন আছে এটাতে ক্লিক করার পর দেখেন সাইড করে অনেকগুলো অপশন আছে মেনুস একটা অপশন আছে খুঁজে বের করতে হবে আমাদের এই যে মেনু এইখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু টেমপ্লেট বিল্ডিং কিছু সিস্টেম দেওয়া আছে যে কোনো একটা আমাদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করতে পারি আপনার যেটা ভালো লাগে সেটাই সিলেক্ট করে দেখে দেখে এখানে দেখেন আপনাদের business tag line business name যেগুলো আপনার এখানে কিছু দেখতে পারেন আপনাদের মেনু ডিপলি ডিসক্রাইব করতে পারেন অ্যাড্রেস লাইন এখানে contact number mail number organisation name দিলেন যে কোনো আপনারা চেঞ্জ করে নিতে পারেন তারপর হচ্ছে আপনাদের ইমেজ লগো এখানে আপনাদের যে অফিসিয়াল লগো আছে সেটা চেঞ্জ করে নিতে পারেন জাস্ট রাইট বাটন ক্লিক করে চেঞ্জ ইমেজ হয়ে যাবেন চেঞ্জ ইমেজ থেকে ডেস্কটপে যে কোনো একটা লোকেশন রেখে দিলেন আপনাদের যেখানে ইমেজটা রাখছে ইনসার্ট করলেন দেখুন চেঞ্জ হয়ে উঠেছে এখানে ডিসক্রিপশন কিছু লিখবেন আপনাদের মেনু বা এখানে ডিসক্রিপশন বা প্রোডাক্ট মেনুর আইটেমগুলো এখানে ওয়ান বাই ওয়ান দিতে পারেন এটা আপনি ইচ্ছা করলে ইমেজ হিসাবে সেভ করতে পারেন বা ইস্টিমেল প্রোজেক্ট হিসাবে সেভ করতে পারেন অনলাইনে ইউজ করতে পারেন আবার প্রিন্টের জন্য আপনি ইমেজ হিসাবে সেভ করতে পারেন আমি দুটো সিস্টেমে আপনাদের দেখাই দেবো এখান থেকে কালার সিস্টেমটা চেঞ্জ করে নিতে পারেন কালার স্কিমের মধ্যে আছে দেখেন বিভিন্ন কালার দেওয়া আছে আপনার পছন্দ অনুযায়ী একটা কালার দিয়ে নিতে পারেন এটা ফন্ট সাইজ বাড়ানো কমানো সব কিছু করছি এগুলো একদমই ইজি আমি জাস্ট আপনাদের ওয়েটা দেখাই দিলাম এগুলো আপনাদের শর্ট টাইমের মধ্যে দেখানো যায় এই ইমেজগুলো আপনার রাখবেন প্লেটের যদি নিজস্ব কোনো প্রোডাক্ট বা মেনু আইটেমের মধ্যে যেসব ইমেজ থাকে ওইগুলো আপনারা দিয়ে দিতে পারবেন চেঞ্জ পিকচার দিয়ে এই ফ্রন্ট ফাইল ফ্রন্ট ফাইল থেকে যেখানে আপনাদের যে ডকুমেন্টসটা রাখা হয়েছে ওইখান থেকে এখানে আপনি ইনসার্ট করতে পারেন তারপর হচ্ছে এটা আপনাকে সেভ করা দেখাই দিই কীভাবে সেভ করতে হবে সেভ অ্যাজ সেভ অ্যাজ যদি আপনি এটা আপনার ওয়েব ক্যাম্পলেট হিসাবে অনলাইনে ইউজ করতে চান যে পেজ হিসাবে তাহলে আপনি সরাসরি ওয়েব পেজ ফিল্টার ক্লিক করবেন এখানে নাম দিবেন desktop publishing HTML file HTML ফাইলে এটা কনভার্ট হচ্ছে অলরেডি হ্যাঁ? কনভার্ট হয়ে গেছে এখান দিয়ে একটা অপশন দিয়ে দিচ্ছে সুন্দরভাবে সুন্দর একটা পেজ তৈরি হয়েছে এখানে সুন্দরভাবে আপনাদের মেনু আইটেমগুলো সুন্দরভাবে ডিটেলস কোম্পানি নেম মেনু আইটেমের নামগুলো একটু ব্রিফলি ডিসক্রিপ করে এখানে সুন্দর করে লোগো টোগো দিয়ে যদি সাজিয়ে দেখেন আজকে দশ থেকে পনেরো মিনিট সুন্দর একটা টেবিলে হবে প্রোডাক্ট মেনু এটা আপনি ইমেজ হিসাবে সেভ করতে পারবেন সেটাও দেখাই দিচ্ছে কীভাবে just save as save as JPG file interchange করেন desktop ওটা দেখেন image equal to save as যাই হোক খুব সহজ এবং খুব দ্রুত চেঞ্জ করে নেওয়া সম্ভব আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনটি ক্লিক করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য thank you thanks for watching